লুট শেডিং এ চাঁদের আলোর স তুমি জরে শেষে সূর্য ধোয়া ঘর এইটা তোমার গান তুমি লুট শেডিং এ চাঁদের আলোর স তুমি জরে শেষে যুধ আগমন আয়না ভরা দিন রূপসায়রের জল আলগা ছুটি রোদ রক্ত ঝলো গাছের পাতার নাম এটা তোমার গান তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল তুমি অন্য মনে একলা পাখির ঝিল আয়না ভরা দিন জল আলগা ছুটি রোদ রক্ত ঝলমল তোমায় দিলাম এই মায়ার পশম হাত দেওয়ার আরাম এইটা তোমার গা ওই আচল ঘেরা বৃষ্টি ছাটের ঘ্রাণ রেখে মেঘের শিশু গিয়েছে ভাষান রেখে মেঘের শিশু গিয়েছে ভাষা